जाने कहाँ पाए का पाए दुख का पाए सुख सब वृथा सयता न पाए दुनिया के जान कहाँ पाई काफाई दुखा काफाई सुखा सबूर था सौयतानों पाई তোমারে রে এ দুনিয়া কে জানে কাহা পাই কা পায় দুঃখ কা পায় সুখ সবু বৃথা সয়তান পায় এ দুনিয়া सूतिला পারেনি সহি মোর হৃদয় কি মন খালি হই যায় কাঠ সমান পারেনি সহি মোর হৃদয় কি মন খালি হই যায় কাঠ সমান এ জী सबु ब्रुथा सयता न पाए ए दुनिया के जाने कहा पाए का पाए दुख का पाए सुख सबु ब्रुथा सयता न पाए ए दुनिया دھاک তৃষিত অন্তরে করাও হে পান মু ভাবিত দিও তুম প্রেম তৃষিত অন্তরে করাও হে পান जान कहा पाई কাপাই সুখ কাপাই দুঃখ সবু বৃথা সয়তা পাই এ দুনিয়া কে জান কাহা পাই কাপাই দুঃখ কাপাই সুখ ଦୁଃଖ ସବୁ ବୃଥା ସୟତାନ ପାଏ ସବୁ ବୃଥା ସୟତାନ ପାଏ ସବୁ ବୃଥା ସୟତାନ ପାଏ ଏ